আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা নতুন টপিকের উপর ক্লাস করব সেটা হচ্ছে সোশ্যাল বুক মার্কিং এবং এটাকে বলা হয় লিঙ্ক বিল্ডিংও বলা বলে অনেকে তো link building social bookmarking সবই একই জিনিস ঠিক আছে তো আমরা আজকে যেটা করব আমরা আজকে লিঙ্ক বিল্ডিং ক্লাস করব যে কিভাবে আপনি লিঙ্ক বিল্ডিং বা সোশ্যাল বুক এর কাজ করবেন এবং তার আগে আমরা চলে যাব ফাইবার মার্কেট প্লেসে যেখানে আমরা দেখতে পারবো যে আমাদের দেখব যে আমরা ফাইবার মার্কেট প্লেস যে সার্ভিসটা দিতে চাচ্ছি সেই সার্ভিসটার আদৌ কোনো চাহিদা আছে কিনা সেটা দেখার জন্য আমি ফাইবার ডট কমে চলে যাই আমরা যেহেতু কাজ শিখে ফাইবার ডট কম ফাইবারে মূলত আমরা আমাদের সেলারগুলো ডেভেলপমেন্ট করে তুলি তো আমাদের প্রথমে আমরা ফাইবারে চলে আসবো আসার পরে আমরা এখানে লিখবো হচ্ছে link building link building building link building লিখবেন আপনারা লিঙ্ক বিল্ডিং করে সার্চ করবেন তো লিঙ্ক বিল্ডিং করলে সার্চ করলে লিঙ্ক বিল্ডিংয়ের কাজ খুবই কম আছে দেন আপনি চাইলে সোশ্যাল বুক মার্কিং লেখেও সার্চ করতে পারেন অথবা ব্যাকলিং লেখেও সার্চ করতে পারেন এগুলো লেখে যে কোনো একটা কিওয়ার্ড আপনাকে ফোকাস করতে হবে একটা কিওয়ার্ড ফোকাস করে আপনাকে যেটা করতে হবে ওই সার্ভিসটা আপনাকে বাছাই করতে হবে বা একটা নির্দিষ্ট কিওয়ার্ডের উপর ভিত্তি করে আপনার গিকটা বা আপনার সার্ভিসটাকে র্যাঙ্ক করাতে হবে যদি আপনি সঠিকভাবে কিওয়ার্ড প্লেসমেন্ট যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনার গিক কখনোই ফার্স্ট পৃষ্ঠায় থাকবে না এবং আপনি এখান থেকে ভালো পরিমাণে অর্ডার পাবেন না যদি আপনার গিক থাকে আপনি যদি সোশ্যাল বুক মার্কিংয়ের গিক দিয়ে দেন তাহলে কিন্তু আপনি কাজ পাবেন মাসবি অন্য অন্য সার্ভিস থেকে এটার আপনি দুই দিন আগের পাশে কাজ পাবেন যারা খুব দ্রুত কাজের প্রয়োজন তারা এই সোশ্যাল বুকমার্কিং অথবা লিঙ্ক বিল্ডিং ব্যাকলিং এসিওর সার্ভিসগুলো নিয়ে কাজ করতে পারেন কারণ এসিওর সার্ভিসগুলোর চাহিদা খুবই ডিমান্ডেবল কিন্তু সমস্যা হচ্ছে এই কাজগুলো করতে একটু কষ্টকর যেমন আপনি একটা মানে লিঙ্ক বিল্ডিং করতে গেলে আপনার প্রচুর সময় লাগে প্রথম অবস্থায় আপনাদের প্রচুর সময় লাগবে যে ক্ষেত্রে আপনাদের কষ্ট হবে কিন্তু সমস্যা নয় আমি যে সিস্টেমগুলো দেখা দিব আপনাদের সাইন আপের ঝামেলা থেকে আপনারা সহজে মুক্তি পাবেন তো আপনার যেহেতু লিঙ্ক বিল্ডিংয়ের এখানে চলে আসছি লিঙ্ক বিল্ডিং লিখে সার্চ করছি দেখেন এখানে সার্ভিস আছে অনলি তিন হাজার আর আমরা যদি এই নেক্সট আরেকটা ট্যাব যদি আমি ওপেন করি ধরেন আমি আরেকটা ট্যাব ওপেন করব ফাইবারের আমি একটু দেখাই আপনাদেরকে ধরেন এখানে লিখতে পারেন হচ্ছে website site development website development লেখি দেখেন এখানে আসতে আসতেছে তিরিশ হাজার কিন্তু এটা আসলে অ্যাকুরেট ক্যাটাগরি না আরও বেশি আছে WordPress website creation website development okay এটাতে দেখি ছয় হাজার দেখাতেছে দেখছেন কিওয়ার্ড একটু জামলা করতে হচ্ছে ওয়েবসাইট ডিজাইন এটা লেগে আমি সার্চ করলাম এবার দেখেন এখানে আমার সাথে প্রতিযোগিতা কত এখানে আমার সাথে প্রতিযোগিতা হচ্ছে বিরাশি হাজার মানুষ আর এখানে আমাদের সাথে প্রতিযোগিতা কত তিন হাজার এটা অনলাইনটা যদি আমি যদি দেখাই এখান থেকে আপনাদেরকে তাহলে দেখেন মাত্র দুইশো বাউন্নটা সার্ভিস কিন্তু অনলাইনে থাকে মানে আপনার প্রতিযোগী এই ক্যাটাগরি নিয়ে কাজ করতেছে এবং যদি আপনি এখানে যদি অনলাইনটা দেখেন ওয়েবসাইট ডিজাইনের ক্যাটাগরি দিয়ে তারপরেও কিন্তু আপনার ছয় হাজার গিগ ছয় হাজার সাতশো গিগ কিন্তু অ্যাভেলেবল আছে তার মানে কি আপনার ওয়েবসাইট ডিজাইনের কাজ শিখলে কিন্তু আপনাকে ছয় হাজার মানুষের সাথে কিন্তু প্রতিযোগিতা করতে হইতেছে এটা গেল একটা পার্ট এবার যদি আমি গ্রাফিক ডিজাইন দেখি ঠিক আছে গ্রাফিক ডিজাইন ওকে এখানে যদি লিখি গ্রাফিক্স ওকে গ্রাফিক ডিজাইন লিখে যদি সার্চ করি দেখেন এখানে উনিশ হাজার দেখাইতেছে ঠিক আছে আরও এখানে লোগো ডিজাইন যদি দেখেন গ্রাফিক ডিজাইন লিখে তো আর কেউ সার্চ করবে না হয়তো লোগো ডিজাইন ব্যানার ডিজাইন এগুলো লিখে সার্চ করবে ওকে তো দেখেন আমি যদি এবার লোগো ডিজাইন লিখি লোগো ডিজাইন অথবা গ্রাফিক ডিজাইনের অন্য কোনো পার্ট নিয়ে আমি যদি দেখি এখানে দেখেন আপনার সাথে প্রতিযোগিতা কত আপনার সাথে প্রতিযোগিতা হচ্ছে এক লক্ষ উননব্বই হাজার মানুষ কিন্তু আপনার প্রতিযোগী শুধু লঘু ডিজাইনের মানে আপনার কিওয়াটের একটা প্রতিযোগী এতগুলো সার্ভিস এখানে আপনার গিগ থাকলে আপনি কোথায় চলে যাবেন ঠিক ঠিক না এখানে কিন্তু কাজ পাওয়া খুবই টাফ আছে কারণ আপনার সাথে এক লাখ উননব্বই হাজার মানুষের কিন্তু প্রতিযোগী এখানে আপনার সাথে প্রতিযোগিতা করবে আর ওয়েব ডেভেলপমেন্টের সাথে কিন্তু আপনার সাথে প্রতিযোগিতা করতে হচ্ছে কত জানে বিরাশি হাজার এবং ডিজিটাল মার্কেটিংয়ের ছোট্ট একটা পার্ট নাম হচ্ছে এসিওর পার্ট এখানে আপনার সাথে প্রতিযোগিতা করছে কতজন তিন হাজার তো চৌত্রিশশো তিন হাজার ওকে তিন হাজার মানুষ তাহলে বুঝতেই পারতেছেন ডিফারেন্টটা কত কাজ পাওয়াটা কতটা এখান থেকে ইজি হবে তো বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন সেহেতু আপনারা যদি চান যে মার্কেট প্রাইসে খুব সহজেই দেন খুব তাড়াতাড়ি সাকসেস হতে তাহলে আপনারা এসিওর পার্ট নিয়ে কাজ করতে পারেন দেখেন এখানে টপ প্লেটের সেলার আমি যদি তার একটু প্রোফাইলটা দেখাই আপনাদেরকে আমি এগুলো কেটে দিলাম graphic design and web development তো এখানে দেখেন তিনি কাজ করছে হচ্ছে দুই মানে সাতশো আঠারোটা চল্লিশ ডলার করে প্রতিটা প্রাইস নিতেছে মানে একশো বিরানব্বইটা পোস্ট করবে বিনিময় চল্লিশ ডলার নেবে ঠিক আছে এই কাজটা করতে আপনার সর্বোচ্চ এক থেকে দুই ঘন্টা সময় লাগবে আর এই এক্সপার্ট মানে বিগিনার হইলে আপনার পাঁচ থেকে সাত ঘন্টা সময় লাগবে তো তিনি আসছে কত সালে আপনি যদি আবার এসে হিসাব করেন তিনি কিন্তু এখানে কয়েক লক্ষ টাকা ইনকাম করছে শুধু লিঙ্ক বিল্ডিংয়ের সার্ভিস দিকে এখানে টোটাল কাজ করছে মানে রিভিউ পাইছে হইতেছে দুই হাজার একানব্বইটা এরকম অনেক সার্ভিস পাবেন যারা অনেক কম সময়ে এখানে আইসা খুব ভালো পজিশন আছে এখানে টপ রিলেটেড সেলার এখানে ভালো কিছু করতেছে ঠিক আছে তো এখানে আরও যদি আপনাকে কিছু গিক দেখায় আপনাদের ধর নেটাতে দেখাই কমপ্লিট তো দেখেন এখানে নয়টা অর্ডার চলতেছে এখানে পঁচাত্তর ডলার হলো বেসিক প্যাকেজ একশো ডলার এবং একশো পঁচিশ ডলার আপনি যদি দেখেন তাকে তিনি আসছে দুই সালে এটা অনেক পুরাতন খেলোয়াড় ঠিক আছে তো এখানে যদি এই লোকটাকে দেখি আমি এগুলো অনেক পুরাতন হবে ষাটটা বর্তমানে অর্ডার আছে একশো পঁচানব্বই ডলার করে যদি আমি ক্যালকুলেটর করি ক্যাল ক্যালকুলেটর ওকে ক্যালকুলেটর করি তাহলে আপনার আপনারা বুঝতে পারবেন কাজগুলোর চাহিদা কীরকম তো এখানে একশো নব্বই ডলার করে একশো নব্বই একশো নব্বই গুণন হইতেছে তিনি এখন ষাটটা অর্ডার অর্ডার পাইছে তার মানে এখানে ষাটটা আমরা গুণিক করি একশো পঁচানব্বই ওকে তো এগারো হাজার ডলার ওকে এগারো হাজার ডলার যদি আমি গুণন করি তা ধরেন এখন ডলারের প্রায় বিরানব্বই তিরানব্বই পর্যন্ত আমি বিরানব্বই টাকা করে ধরি অ্যাভারেজ এখানে প্রায় দশ লক্ষ আটচল্লিশ হাজার আটশো টাকার কিন্তু কাজ অ্যাভেলেবল আছে কিন্তু তিনি কাজ করছে কিন্তু আর অনেক হিউজ কাজ করছে দেখেন চার হাজার প্লাস রিভিউ পাইছে আমরা জানি ম্যাক্সিমাম বাইরগুলোই কিন্তু রিভিউ দিয়ে থাকে না তো এখানে আরও দেখতে পারবেন এরকম ভালো ভালো সেলার আছে বাংলাদেশি অনেক সেলার আছে এই একজনের তিরিশটা অর্ডার চলতেছে এটা মেবি পাকিস্তানি আই থিঙ্ক হ্যাঁ পাকিস্তানি তিনি আসছে দুই হাজার বিশে সাতশো প্লাস কাজ করে ফেলছে আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন এখানে সাকসেস হওয়াটা কতটা পসিবল আর এখানে যে কেউ গিগ পাবলিশ করে রাখলেও মাস্ট বি একটা অর্ডার আসবে ঠিক আছে তো যাই হোক আমরা দেখতে পেলাম কিছুক্ষণের মধ্যে যে আমাদের এই কাজগুলো শিখলে আমরা কীরকম আমাদের কাজগুলো করতে পারবো বা আমরা মার্কেট প্লেসে কাজ পাবো কিনা ঠিক আছে আমরা বুঝতেই পারছি যে কাজ আছে কীরকম এবং কাজ পাওয়ার সম্ভাবনাটা কতটুকু তো আমরা চলে যাব হচ্ছে ডাইরেক্ট আমরা কাজ শিখবো এখন কিভাবে এই কাজগুলো করা যায় আমরা আজকের ক্লাসের ভিতরে শুধু সোশ্যাল বুক মার্কিং এবং লিঙ্ক বিল্ডিং লিঙ্ক বিল্ডিং অথবা ব্যাকলিং বলতে পারেন এবং আমি একটা আর্টিকেল সাবমিশনের কাজও দেখাবো যাতে আপনারা সহজে বুঝতে পারেন যে এই কাজগুলো করলে কতটা ডিমান্ডেবল এবং কিভাবে করবেন দেখেন তো আমরা প্রথমে আমরা একটা ব্রাউজার চালু করব আপনি আপনার ব্রাউজারে চলে যেতে পারেন হয়তো মজিলা ফায়ারবক্স হতে পারে অথবা ক্রম হতে পারে তো আমি ক্রমতে চলে গেলাম এখানে লিখবো হচ্ছে মানি মানি রবট ওকে মানি রবট লিখবেন মানি রবট লেখার পরে নিচে একটা ওয়েবসাইট পাবেন মানি রবট ডট কম এখানে চলে আসবেন তো আমি একটু বড় করলে বেটার হবে আশা করি বুঝতে পারবেন ওকে আমি একশো পার্সেন্টে চলে আসছি এখানে দেখেন এই এরকম একটা ওয়েবসাইট পাবেন Money Robot dot com dot এই এরকম একটা সাইট এখানে বলতেছে the world is most powerful link building software এটা বিশ্বের মধ্যে সবচেয়ে মানে পপুলার একটা লিঙ্ক বিল্ডিং সফটওয়্যার আমরা যারা এসিওর কাজ করে থাকি যে তারা সবাই জানি যে আমরা এখন সব কিছু অ্যাডভান্স হয়ে গেছে ঠিক আছে তো এইগুলো কাছে কতটুকু কিভাবে করতে হবে শর্টকাট পদ্ধতিগুলোই আমরা সবসময় মানে ইউজ করি কিন্তু আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আমরা যে কাজগুলো করব সেটা যেন আমাদের গুগল পান্ডা পিঙ্গিংয়ের ভিতরে যেন না পড়ে যেন স্পামিং যেন না হয় যেন যাতে আমাদের ওয়েবসাইটের র্যাঙ্কটা না হারায় ফেলে কিন্তু এই এইভাবে যদি আমায় আমি যে সিস্টেমটা দেখাবো শুধু আমরা সময় বাঁচাবো না দেন আমরা ম্যানুয়ালি কাজটা করব সেক্ষেত্রে আপনার কোনো প্রকার গুগল পান্ডা ফিঙ্গিংয়ের সম্মুখীন হবেন না দেন কোনো স্পাম হবে না আপনার কোনো সমস্যা হবে না আপনার ওয়েবসাইটে নির্দ্বিধায় কাজটা করতে পারেন ঠিক আছে যারা বলবে যে এটা হবে না তারা আসলে বিষয়টা বুঝতেই পারবে না যে বুঝতেই পারে নাই যে এই কাজটা কিভাবে করা হয় সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন আপনারা যে এটা এটা কি আদৌ সফটওয়্যারতে করতেছি না ম্যানুয়ালি করতেছি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি বুঝতে পারবেন ওকে আমি এটা ডাউনলোড করে ফেললাম আমার কিছুটা সময় লাগবে ডাউনলোড হইতে ওকে মোটামুটি আমাদের ডাউনলোডে কন্টিনিউ চলতেছে আমি অলরেডি একটা সফটওয়্যার ডাউনলোড করে ফেলতেছি এবার আমি যেটা করব টেন মিনিটের একটা মেল নিব গুগল থেকে কারণ আমার একটা জিমেলের প্রয়োজন হবে যেহেতু এই সাইটগুলোতে কাজ করতে গেলে আপনি একটা করে জিমেল অনলি সাত দিন করে ইউজ করতে পারবেন তারপরে ইউজ করতে পারেন আর আমার কাছে এরকম সাইট আছে অনেক হাজার হাজার আমি যেখান থেকে দশ মিনিটের জন্য একটা জিমেল নিলে হয়ে যাবে তো আমি এই জিমেলটা কপি করলাম আমি এখান থেকে আমার এই সফটওয়্যারটা রান করে ফেলবো তো আমি এখান থেকে আমাদের সফটওয়্যারটা রান করতেছি আমাদের ওকে আমাদের কিছুটা সময় লাগতে পারে কারণ একটু হ্যাঁ ওকে এবার এরকম একটা সব মানে সিস্টেম আসবে বলবে যে রান ওকে ইয়েস আমরা রান করব রানে আপনারা ক্লিক করবেন তো ওকে এখানে ইয়েস দিয়ে দিবেন আবার তো নেক্সট করে ফেলবেন নেক্সট করে ফেলবেন yes next next next okay আমাদের নেক্সটটা হয়ে গেছে আমাদের অলরেডি আমাদের সফটওয়্যারটা রান হয়ে গেছে ওকে আমাদের সফটওয়্যার ইতিমধ্যে অল রান ওকে এবার আমি যেটা করব আমি ফিনিশ করে দিব ফিনিশ করে ধরে এই যেখানে দেখেন একটা চোখের মতো একটা আইকন আছে এটার বলা হয় মানি রোবট হ্যাঁ ঠিক আছে আমরা এখানে কি করব ওপেন করব ওকে এখানে ক্লিক করলে আপনারা এরকম চলে আসবেন এখানে বলবে যে আপনার এখানে দেখেন আমি দুইটা জিনিস দেখেন এটা হচ্ছে লোড লোড নেওয়ার জায়গা আর এখানে হচ্ছে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে তো আমাদের যদি আপনার অ্যাকাউন্ট থাক করতে পারেন তাহলে হইলেই তাহলে এখানে আগের অ্যাকাউন্টটা লগ করতে পারেন অথবা যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে যেহেতু এখানে বলতো এটা সাত দিনের জন্য ইউজ করতে দেবে সাত দিন পরে এটা থাকবে না মানে আপনার লাইসেন্সটা অটোমেটিক বাদ হয়ে যাবে তো আমরা যেটা করবো উপরে লেখা আছে ইউ হ্যাভ ডু নট লেখা আছে you do not have an account বলতেছে আমার কোনো অ্যাকাউন্ট আছে কিনা বা নাই কিনা যদি না থাকে তাহলে এখানে ক্লিক করবেন ওকে তো এখানে বলতেছে create new account seven days free trial বলতেছে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করুন সেখানে সাত দিনের জন্য আপনাকে ফ্রি ট্রায়াল দিবে সাত দিন ট্রায়াল ইউজ করার জন্য ওকে আমরা যেটা করবো এখান থেকে আমাদের জিমেলটা কপি করা আছে আমরা জিমেলটা এখান থেকে নিয়ে আসবো নিয়ে আসে আমি এখানে কি করব পেস্ট করব পেস্ট করে এবার কন্টিনিউতে ক্লিক করে ফেলবো ওকে ওকে বলতেছে your account has been created successfully and ready to use your licence has been the sent your email address okay বলতেছে আপনার অ্যাকাউন্টটা অলরেডি uh, তৈরি করা হয়ে গেছে আপনি এই লাইসেন্সটা ব্যবহার করে আপনি uh, ব্যবহার করতে পারবেন মানে এরকম কিছু একটা বলতেছে আপনারা যেটা বলবেন uh, আপনার জিমেলটা দয়া করে চেঞ্জ করুন ওকে আমাদের আমাদের জিমেলটা আমরা দয়া করে চেঞ্জ করব এখন মানে চেক করব যে আমাদের জিমেলে কোনো নোটিফিকেশান আসছে কিনা ওকে আমাদের টেন মিনিট জিমেলে চলে আসলে এখানে দেখেন একটা নোটিফিকেশন চলে আসছে বা মেসেজ চলে আসছে এখানে আমাদের জিমেলটাকে দিয়ে নেই ওকে এটা হচ্ছে জিমেল এটা হচ্ছে জিমেল এটা নিচেরটা হচ্ছে লাইসেন্স ওকে আমি লাইসেন্সটা আগে কপি করলাম কপি করে এবার আমি লাইসেন্সটা পাসওয়ার্ডের জায়গায় দিয়ে দিলাম পেস্ট করে ওকে এবার আমি আমার মেলটা এখান থেকে কপি করে ফেলবো কপি করে এখান থেকে আমি যেটা করব উপরে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এখানে মেবি অনেকটুকু স্পেস পড়ছে ওকে নো প্রবলেম স্পেসটা আমি কেটে দেই ওকে কেটে দিছি ওকে এবার আমি ওকে করে ফেলবো দেখি আমাদের লাইসেন্সে কাজ করে কি না ওকে আমাদের লাইসেন্স ইতিমধ্যে রান হয়ে গেছে মানে আমাদের সফটওয়্যারটা কাজ করা শুরু হয়ে গেছে আর কি আমরা কিছুক্ষণের ভিতরে মেন কাজ শুরু করতে পারবো ওকে ওকে আমি তার আগে আমার একটা ওয়েবসাইট রেডি করে ফেলি uh, India India India India, স্মতি uh, smoothie, smoothie, okay, Indian এটা লাগবে না আমাদের uh, আমি একটা ওয়েবসাইট ছিল ব্লক ওয়েবসাইট ওকে আমাদের এটা আগে রান হতে থাক আমি একটা যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারবো ধরেন আমি ওকে আমি ধরেন আমাদের একটা লিঙ্ক বিলিক করে দেখি নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউটের আমারটা দিয়ে করলে বেটার হবে না ওকে আমারটা দিয়ে করি ওকে এর জিমেলটা আর প্রয়োজন নেই আমি এটা কেটে দিলাম লাইসেন্সটার আর কোনো প্রয়োজন নেই এটা রান হচ্ছে বুঝে থাকুক তার আগে আমি ই করি একটু মিনিমাইজ করে ফেলি মিনিমাইজ করে আমি যে কোনো একটা পেজে যাব এটা হচ্ছে আমাদের ব্লগিংয়ে যাই যদি দেখি ব্লগিংয়ে কোনো পোস্ট পোস্ট করছি কি না ওকে ব্লগিং ওকে পোস্ট আছে ওকে ধরেন এখানে কিছু পোস্ট আছে আমাদের ওয়েবসাইটের ভিতরে আমরা যেটা করব এখান থেকে দেখি আমাদের সফটওয়্যারটা ফুললি রান হচ্ছে কি না হ্যাঁ আমাদের সফটওয়্যারটা কিন্তু রান হচ্ছে ঠিক আছে কিছুটা সময় লাগবে এখানে দেখেন এটা কমপ্লিট হয়ে গেলেই হয়ে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আপনারা যদি এরকম কোনো সমস্যা পড়েন তাহলে তো আমি আসি আমাকে মেসেজ করলে আমি যে কোনো সময় আপনাদেরকে মেসেজে রিপ্লাই করব বা কমেন্ট করতে পারেন কমেন্ট করলে বেটার হবে আমি সময় মতো আপনাদেরকে রিপ্লাই করে দিতে পারবো যদি কোনো প্রবলেম করেন সেটা সলভ করতে পারবো মেসেজের মাধ্যমে ওকে তো এটা আমাদের লাগতেছে না আপাতত দেখি আমাদের সফটওয়্যারটা ওকে ওকে ডান এরকম সফটওয়্যারটা চলে আসছে আমাদের ওকে ওকে ওকে আপনি সব কিছু রোকে দিয়ে দিবেন এটা হচ্ছে আমাদের সফটওয়্যার ড্যাশবোর্ড এখানে অনেক কিছু আছে আসলে এত কিছু বলা এখন সম্ভব না ক্যান নিউ ক্যাম্পেইন কন্ট্যাক্ট আছে ফ্রম ইত্যাদি ইত্যাদি কিওয়ার্ড রিসার্চ এখানে সব কিছু করতে পারবেন আপনারা যেহেতু আমরা সোশ্যাল ব্যাক লিঙ্ক করতে আসছি আমি এই নিউ টাস্কের উপরে ক্লিক করবো ওকে নিউ টাক্সের উপর ক্লিক করে চলে আসবো কি social bookmarking okay social bookmarking অথবা লিঙ্ক বিল্ডিং ওকে এখানে ক্লিক করলাম তো দেখি একটা সাইট তৈরি হয়েছে এখানে বলতেছে একটা ডেসক্রিপশন দিতে একটা ইউআরএল দিতে ওকে আমি এটা দিয়ে দিই দেখ কীভাবে এই কাজটা করা মানে করতে হয় আর কি এটা ধরেন আমার একটা পোস্ট আমি পোস্টের উপর ক্লিক করলাম ধরেন এটা হচ্ছে আমার একটা পোস্ট এবার আমি এই পোস্টারে এখানে কপি করে মানে আমাদের যে লিঙ্কটা আছে আমাদের যে জায়গায় লিঙ্কটা দিতে বলতেছে এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম ওকে এটা হচ্ছে আমাদের লিঙ্ক এখানে একটা টাইটেল দিতে বলতেছে ওকে আমি টাইটেলটা এটাই দিয়ে দিলাম আপাতত এটাই হচ্ছে আমাদের টাইটেল ধরেন এটাই আমাদের টাইটেল নিচে এই টাইটেলটা দিয়ে দিলাম ওকে মেবি নিতেছে না ওকে লিঙ্ক হয়ে গেছে তো নিতেছে না ওকে কপি ওকে বুঝতে পারছি এটা আমি লিঙ্ক হয়েছে লিঙ্ক কাট খাইছে তো সেই জন্য হইতেছে না আমি এখান থেকে পেস্ট করি দেখি আমার নেয় কিনা ওকে ওকে আমি ডিসক্রিপশনটা আবার দেই এখানে এটা হচ্ছে আমাদের টাইটেল ওকে টাইটেলটা আমি আবার কপি করি কন্ট্রোল সি দা কপি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি এখানে কিছু একটা প্রবলেম হচ্ছে মনে হয় লোড নেওয়ার সমস্যার কারণে এটা হচ্ছে না ওকে আমি আবার একটু পেস্ট করি ওকে আমি এখানে লিখতে পারতেছি না ওকে আমি একটু কপিটা হইতেছিল না টুইস্ট ওকে একটু লোড নিতেছে ব্যাপার না এটা হয়ে যাবে এটা একটু কপি করে আমি কাট করে দিই কাট ওকে এবার হয়েছে ওকে ইনশাল্লাহ আমাদের কাজ হয়ে গেছে এবার আমি যেটা করবো এই এই সমস্ত ডেসক্রিপশনটা আমি কি করব কপি করে ফেলবো ওকে আমাদের যে ডেসক্রিপশনটা আছে এটা কপি করে ফেলি এখানে টোটাল এত কি মানুষ অপটিমাইজেশন করছে ওকে মানে দেখছে আর কি তো এখানে আমি চলে গেলাম হচ্ছে এখানে আমি এখান থেকে আমাদের ডেসক্রিপশনটা দিয়ে দিলাম আমাদের ডেসক্রিপশনটা দিয়ে দিলাম এখানে ধরেন আমি দিয়ে দিলাম হচ্ছে ফ্রিলান্সার রাজু কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিলেন বায়ার যে কিওয়ার্ডগুলো দিবে সেই কিওয়ার্ডগুলো আপনি দিয়ে কাজ করতে পারেন ফ্রিলান্সার রাজু কিওয়ার্ডগুলো দিয়ে দিতে পারেন অথবা ট্যাগগুলো কিওয়ার্ড অ্যান্ড ট্যাগগুলো আপনি সেমভাবে একই জিনিস দিতে পারেন নো প্রবলেম আমি একটা দিয়ে আপাতত আমি ক্যাম্পেনটা স্টার্ট করে ফেলি সেভ অ্যান্ড কন্টিনিউতে আমি এবার কী করবো ক্লিক করব ক্লিক করার আগে আমি আরেকটু বুঝাই এখানে দেবেন হচ্ছে ইউআরএল এটা শুধু বুক মার্কিংয়ের ক্ষেত্রে ইউআরএল দিবেন এখানে এবং এখানে টাইটেল দিবেন এখানে ডেসক্রিপশন দিবেন ওকে টাইটেলটা হবে মূলত আপনার কিওয়ার্ডের উপর বেস করে বায়ের যদি আপনাকে কোনো প্রকার কিওয়ার্ড দেয় সেটার উপর বেস করে আপনাকে টাইটেলটা দিতে হবে ওকে আমি এইটা সেভ অ্যান্ড কন্টিনিউ করে ফেলি সেভ করলাম সেভ করে এবার আমি এই প্রজেক্টটা আমাদের উপরের প্রজেক্টটা যেহেতু দরকার নাই উপরের প্রজেক্টটা অটোমেটিকলি হয়ে গেছে আমি উপরের প্রজেক্টটা ডিলিট করে দিলাম নিচের প্রজেক্টটা এবার আমি কি করব স্টার্ট করে দেব দেখি আমাদের নিচের প্রজেক্টটা স্টার্ট হয় কিনা ওকে আমাদের প্রজেক্ট কিন্তু কন্টিনিউ স্টার্ট হয়ে গেছে অলরেডি আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের প্রজেক্টটা ইজ রানিং এটা যদি আমি প্রজেক্টটা দেখতে চাই এখানে দেখেন রানিং লেখা আছে না এটা সাকসেসফুল হবে এটা একশো পার্সেন্ট হয়ে গেলে সাকসেসফুল হবে আমি কাজটা শুরু করতে পারবো আর কি তো ওকে আমি এটার উপর ডাবল ক্লিক করি দেখি আমাদের কয়টা সাইন আপ হয়ে গেছে অলরেডি স্টার্টিং এগুলো সাইন আপ হচ্ছে আমরা যে লিঙ্ক বিল্ডিং করার সময় আমাদের সাইন আপ করতে হয় অনেক পরিশ্রম করতে হয় সেটা আমরা কিন্তু এখান থেকে আমাদের সফটওয়্যারে করে দিবে ঠিক আছে শুধু আমরা বসে বসে কি করব পোস্ট করব তো আমাদের software is running successfully register হয়ে গেছে উপরেরগুলো নিচেকারগুলো স্টার্টিং হচ্ছে মানে নিচেকারগুলো সাইন আপ হচ্ছে এগুলো একটা সাইট আপনি যদি আপনাদেরকে এটা কপি করি পেস্ট করি কপি করলাম কপি করে আমি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের কি সাইট এটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিংয়ের সাইট যদি এটাকে আমি ডিএপি দেখাই আপনাদেরকে তাহলে আশা করি আরেকটু পরিষ্কার হয়ে যাবেন এটা মোজোতে চলে যাব মোজো ডট কম এই এক্সট্রেকশনটা আপনারা চাইলে নামায় নিতে পারেন গুগল থেকে অথবা এক্সট্রেকশনটা আপনি এখানে পেয়ে যাবেন আমি এখান থেকে আমার লগ করা আছে মানে সাইন আপ করা আছে আমি এখান থেকে জাস্ট লগ করে ফেলবো আপনাদের বোঝানোর জন্য এই সাইটের এটা কীরকম এটা আদৌ কি রিয়েল সাইট কিনা সেটা আপনাদেরকে দেখাতে হবে তাই না হয়তো আপনারা আবার বিশ্বাস করবেন না তো আমি এখান থেকে আমি ডিএপেটা যাচাই করতালাম যেখানে ডিএপে দেখেন কত এখানে তেপ্পান্ন ডিএপি আছে এবং ছেষট্টি আছে কত ডি আছে এবং পি আছে তেপ্পান্ন এবং লিঙ্কস আছে এতগুলো স্পাম স্কোর এত এখানেই কিন্তু দেখেন অনেক মানুষ পোস্ট করতেছে এখান থেকে ব্যাকলিং এটা হচ্ছে ব্যাকলিংয়ের সাইট তো আমরা যেহেতু এই সাইটটা কি করলাম আমরা এখান থেকে কপি করলাম কপি করে এই সাইডটা এখানে পেস্ট করলাম দেখলাম ডিএপি এবার যে রেজিস্টার হয়েছে সেটার প্রমাণ কি তাই না এই যে আমাদের একটা ইউজার নেম দিয়ে দিছে এই ইউজার নেমটা আমি এখান থেকে কপি করব কপি করে এই যে লগ এর এখানে ক্লিক করব ক্লিক করে এখানে আমি কি করব পেস্ট করব আমাদের ইউজার নেমটা তো ইউজার নেমটা দেওয়ার পর আবার এখানে পাসওয়ার্ড আছে একটা পাসওয়ার্ডটা আমি কি করব কপি করব কপি করে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবার আমি কি সাইন ইনে ক্লিক করব তো আমাদের দেখছেন আমাদের যে অ্যাকাউন্টটা রেডি হয়ে গেছে সেটার প্রমাণ হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা কি লগ ইন করে ফেলতে পারছি ঠিক আছে তো এবার দেখেন এখানে এসে আপনি যেটা করবেন ব্যাকলিং করবেন ব্যাকলিংয়ের জায়গাটা কোথায় এখানে লেখেন লেখা আছে সাবমিট সাবমিটে আপনি ক্লিক করবেন ঠিক আছে সাবমিটে ক্লিক করবেন আপনার যে পোস্ট আছে পোস্ট ইউআরএল সেটা আপনি এখান থেকে বা ওয়েবসাইটের ইউআরএলটা আপনি এখান থেকে দিয়ে দিবেন দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এটা এনকোর হয়ে যাবে এবার আপনি যে টাইটেলটা দিবেন ধরেন আমার টাইটেল সরি আমি একটু ব্যাক করে ফেলছি ওকে ধরেন এটা হচ্ছে আমার ডেসক্রিপশন আমি ডেসক্রিপশনটা কপি করলাম কপি করে নিচে ডেসক্রিপশনটা দিয়ে দিলাম ঠিক আছে ডেসক্রিপশনটা দিয়ে দিলাম ওকে উপরে আমি ধরেন এখানে কোনো একটা ওকে আমি এইটা এইটুকু কপি করি এত বড় ডেসক্রিপশন দেওয়া দরকার নাই আপনার অনেক আপনার মনের খুশি যতটুকু দিতে পারেন আপনার ইচ্ছা নো প্রবলেম এটা আমি আপাতত ছোট করে দিই এইটুক দিলাম এবং আমি এখান থেকে আমাদের এই টাইটেলটা কি এখানে দিয়ে দিলাম টাইটেল আর এখানে দিয়ে দিলাম হচ্ছে ধরেন একটা ট্যাগ দিয়ে দিলাম ধরেন ট্রেডার অথবা ওকে ট্রেডার দিয়ে দিলাম টুইটার এমনি একটা ট্যাগ দিয়ে দিলাম আর কি এটা কোনো কিছু না এবং এটা সম্পন্ন হয়ে যাওয়ার পর এবার আমি যেটা করব এই যে টাইটেলটা এখানে যে পোস্ট করবেন সেটা অবশ্যই কিন্তু আপনার কিওয়ার্ড থাকতে হবে ওকে অবশ্যই কিওয়ার্ড থাকবে মাস্ট বি মাস্ট বি আমি একটু ব্রেকেট দিয়ে বলে দিই যেটা অবশ্যই কিওয়ার্ড আপনার বায়ার যে কিওয়ার্ড দিবে সেটা অবশ্যই keyword keyword must keyword must be okay আমি এটা কেন বলতেছি নয়তো আপনার ওয়েবসাইটে র্যাঙ্ক করাতে পারবেন না ওকে আমি একটু বুঝাই দিলাম এটা হচ্ছে মাস্ট বি কিওয়ার্ড দিতে হবে এখানে ওকে তো আমি এখান থেকে যেটা করব ওয়েল এখানে লেখা আছে ওয়েল্ড উইস্ট ওকে ওকে এটা দিয়ে দিয়েছি এবার আমি সেভ অ্যান্ড কন্টিনিউ করে ফেলবো আমাদের পোস্টটা দেখেন অলরেডি ডান এই যে আমাদের পোস্টটা হয়ে গেছে এবার বায়ারকে আমরা কিভাবে বলবো যে তোমার কাজটা করে ফেলছি এর জন্য তো অবশ্যই আমাদের একটা প্রমাণ লাগবে তাই না তো আমি যেটা করব এখানে চলে যাব যাওয়ার পর এখান থেকে আমি একটা শিট নেব ধরেন যে কোনো একটা শিট নিই আমি এখান থেকে ধরেন এটাতে আমি একটা শিট নিব এখানে যাব আমাদের গুগল ডক ফাইল এখানে দেখেন এখানে নাইন ডট আছে ওকে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এরকম একটা কি আপনারা একটা সেকশন পেয়ে যাবেন মানে আপনার ডক ফাইলে চলে আসবেন মানে ড্রাইভে চলে আসবেন এখান থেকে আপনি নিউতে ক্লিক করবেন নিউ থেকে চলে যাবেন এক্সেলে এক্সেলে আমরা চলে আসছি এখান থেকে ধরেন আপনি নাম লিখে দিলেন ধরেন বাইরের নাম ধরেন আমাদের কোম্পানির নাম কি বাইরের কোম্পানির নাম হচ্ছে যে কোনো একটা কোম্পানি থাকতে পারে অথবা ডাইরেক্ট নিয়ে দিতে পারেন এটা হচ্ছে ডাইরেক্ট লিখতে পারেন যে লিঙ্ক বিল্ডিং অথবা backlink link building work link building work দিয়ে দিলাম এখানে আমি একটা প্রুফ তৈরি করার জন্য যেহেতু আসছি এখানে লিখব নং এখানে লিখব হচ্ছে ওয়েবসাইট একটা শিট আমি যেভাবে কাজ করে করে বাইরের দিকে জমা দিই আমি সেই শিটটাই তৈরি করে দিতেছি ওয়েবসাইট লিঙ্ক তারপরে দিতে পারি হচ্ছে এখান থেকে আমি দিতে পারি screenshot screenshot screen screenshot link okay screenshot link দিয়ে দিলাম এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে আপনার এখান থেকে ছোট করে দিয়ে দিই হচ্ছে এটা হচ্ছে ডিএ ডিএ এটা হচ্ছে ধরেন আমি পিএ দিয়ে দিব পিএ এবং এখানে দিয়ে দিব হচ্ছে live link and live link and profile link okay এখানে লিখব হচ্ছে live link slash profile link profile link profiling okay এখান থেকে আমি এগুলো বোল্ড করে দিলাম না আমি ফন্টটা আর একটু বাড়াই নিই চোদ্দো করে নিলাম এবং এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে কি এটা মাঝামাঝি থাকবে এখান থেকে আসলে অ্যালাইনমেন্টটা মাঝামাঝি করে দিলাম এবার এখানে একটা কালার দিয়ে দিব এখানে দেখেন লেখা আছে ফাইল কালার মানে সরি ফিল কালার এখানে এসে আমরা এখান থেকে দিয়ে দিলাম একটা কালার হয়ে গেছে ওকে এখানে ধরেন বায়ার আপনাকে বিশ ডলার দিছে বিশ ডলার আপনাকে ষাটটা পোস্ট করতে হবে তাহলে ষাটটার একটা সিরিয়াল লাগবে না এক দুই তিন বোঝার জন্য ওকে আমি ষাটটা দিয়ে দিলাম ওকে আমি ষাটটা পোস্ট করার জন্য একটা জায়গা নিলাম ওকে ষাটটা হয়ে গেছে অলরেডি ওকে ষাটটা ষাটটার একটা প্রুফ নিলাম এখানে আমি যে পোস্টটা করছি তার প্রমাণ কি ধরেন আমি কোন সাইটে পোস্ট করছি লিঙ্ক লিঙ্ক সাইটগুলো লিস্ট দিয়ে দেবেন নাম দিয়ে দেবেন ডট কমের আগ পর্যন্ত দিয়ে দেবেন ধরেন এটা হচ্ছে ডট কমের আগে দিয়ে দিলাম ঠিক আছে এই সাইটে আমি কি পোস্ট করছি এবং স্ক্রিনশটটা কি এটা হচ্ছে স্ক্রিনশট একটা স্ক্রিনশট নিলাম এটা স্ক্রিনশট আমি নিয়ে ফেললাম ওকে আমি এখানে একটা কিনে নিতে হবে আমাদেরকে স্ক্রিনশট নেওয়া শেষ এবার ডিএফএ বাকি আছে না ডিএফএটা আমি দেখি কত ডিএফএ আছে এখানে ডি আছে ছেষট্টি ডি আছে সিক্সটি সিক্স আর এখানে আছে পি আছে কত পি আছে হচ্ছে টোয়েন্টি টু সরি আমি ভুল বলতেছি নাকি ওকে দেখি তো ও তেপ্পান্ন fifty two fifty three fifty three আর এখানে ধরেন আমি যে কাজ করছি তার প্রমাণ কি এখানে আসবো প্রোফাইল আসবো প্রোফাইলে এসে দেখেন সাবমিটের লিঙ্কটা এখানে যাবেন এখানে এসে আপনার প্রোফাইল লিঙ্কটাও দিয়ে দিতে পারেন অথবা ডাইরেক্ট যে পোস্ট করছেন সেটা সাবমিট লিঙ্কটাও দিয়ে দিতে পারেন হয়ে গেছে আপনার কাজ এইভাবে আপনাকে কাজগুলো করতে হবে এভাবে আপনি প্রতিটা সাইটে পোস্ট করবেন আর একটা করে এরকম করে সাজাবেন সাজায়া আপনাকে যেটা করবেন এখান থেকে আমি ধরেন সবগুলো কাজ করে ফেলছি আমি এগুলো সবগুলো করে ফেলছি এগুলো কিন্তু সিম্পল কাজ একটা বাচ্চাদের কাজ আপনি যে সাইন আপ করতে গেলেন এক্সট্রা সময় লাগতো আর এখানে কিন্তু আমার এত সময় লাগতেছে না ঠিক আছে একদম সিম্পল করেন আমি অনেকগুলো পোস্ট করে ফেলছি করে এবার যেটা করবো আমি যে পোস্ট করতেছি এটা দেখেন অ্যাকুরেট এখানে কিন্তু আমার দেখেন পোস্ট করার সাথে সাথে দেখেন আরও কতগুলো সাইটে কিন্তু রেজিস্টার হয়ে যাচ্ছে অটোমেটিকলি আমার প্রতিটা সাইটে কিন্তু রেজিস্টার হয়েছে ইউজার নেম পাসওয়ার্ড ইমেল দেখছেন স্ট্যাটাস সাকসেসফুল এটা দেখতে পারেন পিআর দেখছেন পেজ অথরিটি অনেক হাই তো এগুলো আপনাকে দেখতে হবে ঠিক আছে হয়ে গেছে অটোমেটিক পোস্ট এবার যেটা করবেন আপনি এখান থেকে শেয়ার করবেন শেয়ার করবেন শেয়ার শেয়ার থেকে এখানে এসে কি করবেন অ্যানিয়ন যে কেউ এটা কি এডিট করতে পারবে এডিট করে এই লিঙ্কটা আপনি যেটা করবেন কপি দ্য লিঙ্ক এখানে ক্লিক করে এই লিঙ্কটা বাইরকে কি করুন ফাইবারে ডেলিভারি করে দিবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন ওকে ডেলিভারি করে দিচ্ছেন দেন আমরা আজকের মতো আমরা এইটুকুই থাকি দেন আমরা গত পর্বের ক্লাসে আশা করি আমরা আপনাদেরকে সামথিং ব্লগ পোস্টিংয়ের কাজটা দেখাবো এবং আর্টিকেল সাবমিশনের কাজটা দেখাবো এটাও সিম্পল কাজ ওটা হয়তো সর্বোচ্চ দশ পনেরো মিনিট সময় লাগবে দশ মিনিট সময় ধৈর্য ধরে দেখলে হয়ে যাবে আমাদের স্টেপ বাই স্টেপ কয়েকটা এসিও ক্লাসের ভিডিও সারি যেটা রিসেন্টলি আপ হয়েছে আর কি তো এগুলা কাজ করতে পারেন আপনারা চাইলে আর যদি আপনারা যদি চান আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে নিউ লাইফ প্ল্যানিং ইনস্টিটিউট অথবা আমাদের আমার পেজ আছে নিজস্ব নামে ফ্রিলান্সার রাজু আহমেদ ফ্রিলান্সার রাজু লেখলে হবে অথবা আমাদের ইউটিউবে ফোন নাম্বার আছে আপনি ডাইরেক্ট কলও করতে পারেন অথবা আমাদের লাইফ সাপোর্টের ব্যবস্থা আছে সমস্যা নেই আপনি যে কোনো সময় প্রবলেম হলে সমাধান করা যাবে আর আপনারা চাইলে আমাদের সাথে মানে আমাদের সাথে মানে আমাদের অ্যাডমিশনও নিতে পারেন আমরা এখানে আমাদের অনেক স্টুডেন্টদেরকে আমাদের লাইভ প্রজেক্টের কাজগুলো দিয়ে থাকি যেমন আমাদের অনেকগুলো প্রজেক্ট পড়ে থাকে যে আমরা এগুলো শেষ করতে পারি না কাজ করে আমাদের এই কাজগুলো আমাদের স্টুডেন্টদেরকে দিয়ে করানো হয় এতে তারা অ্যাডমিশনের মানে শিকার পাশাপাশি দেন ইনকামও করে আর ভর্তি হলে তো অ্যাডমিশন হওয়ার পরে এক থেকে দুই মাস যদি কাজ করে এমনিতেই কাজ পাবে ওটা বিষয় না আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ শেখাই যদি আমাদের কথা মতো কাজ শিখেন বা কাজ করেন মার্কেট প্লেসে যদি আমাদের কিছুটা কথা মানেন তারপরে টু হান্ড্রেড আপনি কাজ পাবেন যদি আপনি সামান্য পরিমাণে যদি একটু অবহেলা করেন তাহলে কাজ পাওয়ার সমস্যা আমাদের স্টুডেন্টরা বেশি সবচেয়ে বেশি ফাইবারের থেকেও আমাদের বেশি অর্ডার আনি হচ্ছে লোকাল মার্কেট থেকে মানে লোকাল মার্কেট সরি এটা বললে ভুল হবে আদার্স মার্কেট মানে বাইরের মার্কেট প্লেস থেকে আমরা এমন এমন অনেক টিক্স আছে যেগুলো দিলে আপনাকে ফাইবারে বসায় বসে থাকতে হবে না অনেক সিস্টেম আছে যেখান থেকে আপনি হান্ড্রেড হান্ড্রেড প্রতিদিন একশোটা করে যদি আপনি মেসেজ পাঠাতে পারেন আশা করি প্রতিদিন আপনি পাঁচ থেকে সাতটা সাতটা বাইরের সাথে আপনি কি কমিউনিকেশন করতে পারবেন দেন আপনি এখান থেকে অর্ডার নিতে পারবেন আর এইগুলোর অ্যামাউন্ট হিউজ অ্যামাউন্ট হবে সেগুলো কিন্তু আপনি যদি আপনার ধরেন থাকতে পারেন পেপাল নাই পেওনার নাই আরও আদার্স মার্কেট প্লেসের যে কার্ডগুলো আছে যেগুলোর মাধ্যমে পেমেন্ট করা হয় ওগুলো নাই তো তখন আপনি কি করবেন তখন বায়ারকে বলবেন তুমি আমাকে ফাইবারে হায়ার করো ফাইবারে হায়ার করবে দু একটা অর্ডার কমপ্লিট হওয়ার পরে ফার্স্ট টাইম তো আপনাকে আগে ট্রাস্ট করবে না তাই না কোনো বায়ার তো আর টাকা দিতে চাবে না ফার্স্ট টাইমে তখন ফাইবারে আপনি অর্ডার করবেন তাকে তারপরে যখন আপনার সাথে একটা বিশ্বাস তো তৈরি অর্জন হয়ে যাবে তখন আপনি যেটা করবেন বা আপনারা যেটা করবেন তখন বলবেন যে আমাকে ওয়েস্টার্ন ইউনিয়নে টাকা দাও অথবা ডাব্লিউ বি এর ইয়েতে টাকা দাও ওয়েবে টাকা দাও একটা অ্যাপস আছে ওই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি টাকা নিতে পারবেন বাইরের ক্লায়েন্টদের কাছ থেকে বিকাশের মাধ্যমে তো ঠিক আছে আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন আর দেখা হবে নেক্সট ক্লাসে এত